welcome to real study friend ଦେଖ ତୁମେ ଯଦି ନାଇଣ୍ଟି ଫାଇଭ୍ ପ୍ଲସ୍ ମାର୍କ ରଖିବାକୁ ଚାହୁଁଛ ତାହେଲେ ନିଶ୍ଚିତ ରୂପେ ଆମର ଟେଲିଗ୍ରାମ ଚ୍ୟାନେଲକୁ ଜଏନ୍ କରିନିଅ ଆଉ ଏଇ ଯେଉଁ ଭିଡ଼ିଓ ମୁଁ ପଢ଼ାଉଛି ସିଲେକ୍ସନ୍ ୱାଇଜ୍ ଏହି ତ୍ରିକୋଣମିତି ଚାପ୍ଟରରୁ ଦୁଇଟି ଭିଡ଼ିଓ କରାଯିବ ସେ ଦୁଇଟି ଭିଡ଼ିଓକୁ ଯଦି ତୁମେ ଦେଖିଦେଉଛ ପାଖାପାଖି ତିରିଶରୁ ଚାଳିଶ ମିନିଟ୍ ଭିଡ଼ିଓ ତାହେଲେ ଲଙ୍ଗ କୋଶ୍ଚିନ୍ ତୁମେ ପରୀକ୍ଷା ଛାଡ଼ିକି ଆସିବାର ଚାନ୍ସ ହିଁ ପାଇବନି ତା ମାନେ ଇଏ ହେଉଛି ସିଲେକ୍ସନ୍ କୋଶ୍ଚିନ୍ ଆଉ ଏହାର ଆନ୍ସର୍ ତୁମକୁ ଯେଉଁ ସବୁ କୋଶ୍ଚିନ୍ କହିବି ହଣ୍ଡ୍ରେଡ଼୍ ପରସେଣ୍ଟ ସେ ସବୁ କୋଶ୍ଚିନ୍ ଏକ୍ଜାମ୍ରେ ଆସିଥିବ ଦେଖ ତୁମେ ଭାବୁଥିବ ଏତେ କନଫିଡେଣ୍ଟ ମୁଁ କିପରି କହୁଛି ଦେଖ ତିନି ବର୍ଷ ହେଲାଣି ତିନି ବର୍ଷ ହେଲାଣି ଯାହା ମୁଁ ସିଲେକ୍ସନ୍ ଦେଉଛି ପ୍ରତ୍ୟେକ ପ୍ରତ୍ୟେକ ଏକ୍ଜାମ୍ରେ ପଢ଼ି ପଢ଼ି ଆସୁଛି ଯଦି ପ୍ରୁଫ୍ ନେବାକୁ ଚାହୁଁଛ ତେବେ ଆମର ପ୍ଲେ ଲିଷ୍ଟକୁ ଯାଅ ପ୍ଲେଲିଷ୍ଟର ସିଲେକ୍ସନ୍ ଗୋଟେ ପ୍ଲେଲିଷ୍ଟ ଅଛି ତୁମେ ସେଠି ଦେଖିପାର ଷାଠିଏ ହଜାର ଲୋକ ଦେଖିଛନ୍ତି କେହି ଜଣେ ବି ମୋତେ କହିନାହିଁ କି ସିଲେକ୍ସନ୍ କୋଶ୍ଚିନ୍ ଏକ୍ଜାମ୍ରେ ଆସିନାହିଁ ବୋଲି ତାହେଲେ ଫୁଲ୍ କନଫିଡେନ୍ସ ମୁଁ କହୁଛି ଯେଉଁ ଦୁଇଟି ପାର୍ଟ ହେବ ସେଇ ଦୁଇଟି ପାର୍ଟର ଭିଡ଼ିଓକୁ ପ୍ରତ୍ୟେକକୁ ତୁମେ ପ୍ରାକ୍ଟିସ୍ କରିଦିଅ ଆଉ ଏକ୍ଜାମ୍ରେ ଲଙ୍ଗ କୋଶ୍ଚିନ୍ରେ ଗ୍ୟାରେଣ୍ଟି ସହିତ ଏ କୋଶ୍ଚିନ୍ ସବୁ ଆସିଥିବ ଦେଖ ଫୋର୍ ଏ ଅନୁଶୀଳନର ফোর এ অনুশীলন এক্সাম্পল আট তুমি দেখি দিও ତା ସହିତ ନଅ ନମ୍ବର ଆଇ ଆଉ ନଅ ନମ୍ବର ଥାର୍ଡ଼ ଆଇ ଏ ତିନିଟାଙ୍କ ହେଉଛି ଏକା ପ୍ରକାର ଆଉ ଏ ତିନିଟାଙ୍କ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ମଧ୍ୟ ରହିଛି ମୁଁ ଏଠି ଗୋଟିଏ କରିବି এবং আউ দুইটি তুমি খুশির সহিত একদম ইজিরে করিপারিব দেখ বর্তমান মু করছি ন নম্বর আই কু আউ এক্সাম্পল আঠ আউ ন নম্বর থার্ড আই এই দুইটি তুমি বহু সহজ করিপার ধ্যানর সহ দেখ ইম্পর্টাট কোশ্চিন যদি টিকে বি মিস্টেক হয়ে যায় তাহলে তোমার মার্ক কটিযোগ দেখ কোশ্চিন কম অছি কোশ্চিন অছি ট্যান দশ ইন্টু ট্যান কোড়িয়ে ইন্টু ট্যান তিরিশ এইপরি ভাবে ট্যান সতুরি ইন্টু ট্যান অশী অশী পর্যন্ত গুণা হয়েকি অছি তুমি কোশ্চিন দেখিপারথব আমি কম করা এর আনসর বাহার করা এর মূল্য নিরূপণ করা দেখ আমি কম করি প্রথমে আমি কম করা না দেখা কেউ দুইটি মিশিলে লবে হচ্ছে সে দুইটি আমি পাখাপাখি আনি খঞ্জা কম করা কেউ দুইটি মিশে লবে হচ্ছে দেখ কেউ দুইটি মিশে লবে হচ্ছে গোটে হচ্ছে ট্যান দশ আউ ট্যান অশী ଏ ଦୁଇଟା ମିଶି ଦେଖ ଲବେ ହେଉଛି ଦଶରେ ଅଶୀ ମିଶିଲେ କେତେ ହେଲା ଲବେ ହିଁ ହେଉଛି ତାପରେ ପୁଣି ଅଛି ଇଣ୍ଟୁ ଟ୍ୟାନ୍ କୋଡ଼ିଏ ୟା ପାଖକୁ ନେଇ ଆସିବା ଆମେ ଟ୍ୟାନ୍ ସତୁରି ଏଇ ଦୁଇଟା ମିଶିକି ଲବେ ହେଉଛି ସେହିପରି ଟ୍ୟାନ୍ ତିରିଶ ଇଣ୍ଟୁ ଟ୍ୟାନ୍ କେତେ ହେବ ଷାଠିଏ ଏଇ ଦୁଇଟା ମିଶିକି ଲବେ ହେଉଛି ସେହିପରି ଆଉ ଗୋଟେ ହେବ ଟ୍ୟାନ୍ ଚାଳିଶ ଇଣ୍ଟୁ ଟ୍ୟାନ୍ ପଚାଶ বাস এতিকি লিখিল দেখ এই যে সবু যাক লেখা হয়েছে প্রত্যেক মিশিকি নবে হচ্ছে যেপরি দশ আউ অশি মিশিকি নবে কোড়িয়ে আউ সতুরি ইয়ে মিশিকি নবে তিরিশ আউ ষাঠিয়ে ইয়ে মিশি নবে আউ চাশ পচাশ ইয়ে মিশি নবে তাপরে এবে আমি কম করা গোটিয়ে ভাঙ্গা যেকোন হলরু আমি গোটিয়ে ভাঙ্গা কম করা সমান ট্যান এ দশ কু ভাঙ্গি দিও নবে মাইনস অশি কী দেখ নবেরু যদি অশী যাব আমার ট্যান দশ আসব ওকে তারপর ট্যান অশীকে সেইভাবে রখিদিও ইন্টু ট্যান অশী তাপরে সেকেন্ডকে ভাঙ্গা ট্যান কোড়িকে ভাঙ্গিদেলে নবে মাইনস সতুরি তাপরে ট্যান সতুরি সেমি থইদিও ট্যান সতুরি ওকে তাপরে কম করা এ ট্যান তিরিশকে ভাঙ্গিদিও কেতে হব ট্যান নবে মাইনস ষাঠিয়ে তাপরে এবে কম অ্যান ষাঠিয়ে सेम थोई दियो ओके तापरे टैन चालीस को भांगी दियो केता हो टैन नब्बे माइनस पचास इंटू टैन पचास सेम तो अच्छी ओके तापरे गोटे सूत्र को आसीगला देख पार्ट वन रे केवल त्रिकोणमिति सूत्र रे मु तुम कही লবে মানে কোণ অপোজিট যদি তুমি সে ভিডিও দেখি डिस्क्रिप्शन लिंक अच्छी অছি যাই দেখি নিও দেখো কোণ কইলি লবে মানে কোণ অপোজিট আচ্ছা ট্যান অপোজিট কোণ কট কট କ'ଣ ହେବ ଅଶୀ କଡ଼ ଥିଟା ତାପରେ ଇଣ୍ଟୁ ଅଛି କ'ଣ ଟ୍ୟାନ୍ ଥିଟା ଟ୍ୟାନ୍ ଅଶୀ ଅଛି ତାପରେ ଇଣ୍ଟୁ ନବେ ମାନେ କ'ଣ opposite tan opposite cot into cot ସତୁରି ଇଣ୍ଟୁ ଇଏ ଅଛି କ'ଣ ଟ୍ୟାନ୍ ସତୁରି ତାପରେ ଟ୍ୟାନ୍ ନବେ ମାନେ ନବେ ମାନେ ହେଉଛି ଅପୋଜିଟ୍ ହେଉଛି କଟ୍ ସତୁରି କଟ୍ ଷାଠିଏ ଇଣ୍ଟୁ ଅଛି ଟ୍ୟାନ୍ ଷାଠିଏ ତାପରେ ଟ୍ୟାନ୍ ନବେ নবে माइनस पचास लिखाई अच्छा नबे मान हूँ अपोजिट एम है कट ये है कट पचास इंटु टैन पचास ओके तापर आम कौन करवापर देख आम गोटे सूत्र जानी tan theta into cot theta is equal to one जानी कि ना टैन आउ कट ये दुज कौन परस्पर एम अपोजिट ताल आमर गोटे सूत्र आसान theta into cot theta is equal to one ताल एतिक आम मूल्य के वन ପୁଣି ଏତିକର ମୂଲ୍ୟ କେତେ ହେଲା ଏଇଠୁ ଏତିକ ଇଣ୍ଟୁ ୱାନ୍ ପୁଣି ତା'ପର ମୂଲ୍ୟ ହୋଇଗଲା ୱାନ୍ ପୁଣି ତା'ପର ମୂଲ୍ୟ ହୋଇଗଲା ୱାନ୍ চারটা ওয়ান গুনলে কেতে হল আনসার ওয়ান ওকে এইটাও তার আনসার তাপরে তুমি নিশ্চিত রূপে এইটা করে কি এক্সাম্পল আট এক্সাম্পল আট আউ এই ন নম্বর থার্ড আই ଏ ଦୁଇଟାକୁ ତୁମେ ନିଶ୍ଚିତ ରୂପେ ଭଲ ଭାବରେ ପ୍ରାକ୍ଟିସ୍ କରିଦିଅ ଏ ତିନୋଟି ଏ ବର୍ଷ ପାଇଁ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଅଛି ଆଉ ଏବେ ଦେଖିବା ନଅ ନମ୍ବର ଟୁ ଆଇ ଆଉ ନଅ ନମ୍ବର ଟୁ ଆଇ ତୁମେ କୋଶ୍ଚିନ୍ ଦେଖିପାରୁଥିବ ଏ ନଅ ନମ୍ବର ଟୁ ଆଇ ମଧ୍ୟ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ରହିଛି ଦେଖ କୋଶ୍ଚିନ୍ କ'ଣ ଅଛି କୋଶ୍ଚିନ୍ ଦେଖ କଟ୍ ବାର ଇଣ୍ଟୁ କଟ୍ ଅଠତିରିଶ ଇଣ୍ଟୁ କଟ୍ ବାଉନ ইন্টু কট ষাঠিয়ে ইন্টু কট সেভেন্টি এইট অঠস্তরি দেখো এই যে কোশ্চিনକୁ ଆମେ କ'ଣ କରିବା ଠିକ୍ ଏହି ଭାବରେ କରିବା କ'ଣ କରିବା କୋଶ୍ଚିନ୍ କ'ଣ ଦେଇଛି ଆମେ ଏହାର ଆନ୍ସର୍ ବର୍ତ୍ତମାନ ବାହାର କରିବା ଠିକ୍ ସେହିପରି କରିବ କେଉଁ ଦୁଇଟା ମିଶିଲେ ଲବେ ହେଉଛି ତାକୁ ପାଖାପାଖି ନେଇ ଆସିବ କ'ଣ କରିବା ପ୍ରଥମ ଅଛି କଟ୍ ବାର ଦେଖ ନଅ ନମ୍ବର ଇଏ ହେଉଛି ଟୁ ୱାଇ କଟ୍ ବାର ତା କତି କିଏ ଆସିବ ଦେଖ ବାରରେ ଯଦି ଆମେ ଅଠର ସତରେ ମିଶାଇବା ତା ଲଭ୍ ହେଉଛି ଲାଷ୍ଟକୁ ସେଇଟା ଅଛି ଇଣ୍ଟୁ କଟ୍ ସେଭେଣ୍ଟି ଏଇଟ୍ ତାପରେ ଇଣ୍ଟୁ ଅଛି କଟ୍ ଅଠତିରିଶ କଟ୍ ଅଠତିରିଶ ଇଣ୍ଟୁ ଅଠତିରିଶରେ କେତେ ମିଶାଇଲେ ହେବ ଆମର ଲବେ କଟ୍ ବାଉନ ଲେଖା ହେଇଛି କଟ୍ ବାଉନ ଇଏ ତ ଅଲରେଡ଼ି ପାଖାପାଖି ଆମର ଅଛି ତାପରେ ଅଛି କଟ୍ ଷାଠିଏ ଇଣ୍ଟୁ କଟ୍ ଷାଠିଏ ଓକେ ବର୍ତ୍ତମାନ ଆମେ କୋଶ୍ଚିନ୍ ଲେଖିଦେଲେ ଏବେ କ'ଣ କରିବା ଗୋଟିଏକୁ ଭାଙ୍ଗିବା ଆଉ ଗୋଟିଏକୁ ସେମିତି ରଖିଦେବା ସମାନ କଟ୍ ଏ ବାରକୁ ଭାଙ୍ଗିଦିଅ ନବେ ମାଇନସ୍ ସେଭେଣ୍ଟି ଏଇଟ୍ ଆଉ ଗୋଟେ ଯାହା ଥିବ ସେମିତି ରଖିଦିଅ କଟ୍ ସେଭେଣ୍ଟି ଏଇଟ୍ ଇଣ୍ଟୁ ଏ ଗୋଟା ଭାଙ୍ଗିଦିଅ ୟାକୁ ଛାଡ଼ିଦିଅ କ'ଣ ହେଇଛି କଟ୍ ନବେ minus fifty two into cot fifty two into আচ্ছা কট ষাঠিয়ে কট ষাঠির মূল্য কেতে ওয়ান বাই টু যদি তুমি টেবুল ঘষি না হো তাহলে পার্ট ওয়ান ভিডিওরে মু তার লিঙ্ক দিয়েছি তুমি পার্ট ওয়ান ভিডিওর তুমি জাঁপার এ টেবুল মূল্যকু কিপর মনে রখাযায় যদি দেখি নাও ডিসক্রিপশন লিঙ্ক অছি যাই দেখি নিও কট ষাঠির মূল্য হচ্ছে ওয়ান বাই টু তাপরে এবে কম করা লবে অছি লবে মানে অপোজিট কটর অপোজিট হচ্ছে ট্যান ট্যান হয়ে সেভেন্টি এইট ইন্টু ইয়ে হচ্ছে কট সেভেন্টি এইট তাপরে ইয়ে হচ্ছে কট নবে মাইনস ফিফটি টু আচ্ছা নবে মানে অপোজিট কটর অপোজিট কেতে হল tan tan fifty two into অছি কট ফিফটি টু ইন্টু অছি ওয়ান বাই টু ওকে দেখ সেই সূত্র tan theta into cot theta equal কেতে ওয়ান ওয়ান ইয়ে মধ্যে কেতে হয়ে যাব ওয়ান ইন্টু সি অছি আমার ওয়ান বাই টু ইজুল কেতে হয়ে গেল আমার ওয়ান বাই টু এর আনসার তাহলে বর্তমান আমি চারোটি ইম্পর্টাট কোশ্চিন কলে এক্সাম্পল আঠ নয় number I two I third I এ সবু যাক ইম্পর্টাট অছি এক্সাম পাই তাপরে নেক্সট আমি দেখিবা কোন সবু ইম্পর্টাট লং কোশ্চিন অছি নেক্সট ইম্পর্টাট কোশ্চিন হচ্ছে এক্সাম্পল তের তুমি এক্সাম্পল তের কু দেখ আউ পাঁচ নম্বর আই পাঁচ নম্বর টু আই কু দেখ এ তিনোটি যাক সেম টাইপ্র অছে একা প্রকার অছি যেকোন গোটিয়ে মু করদেছি এবং আউ দুইটিকে তুমি অতি সহজে করে এ তিনোটি মধ্য এক্সাম পাই ইম্পর্টাট রয়েছে ভালোভাবে প্র্যাকটিস করব দেখ মু বর্তমান পাঁচ নম্বর আইকু করদেছি তুমি কোশ্চিন দেখিপার্থ লেখা হয়েছে ট্যান সিক্সটি টু ইয়াকু আমি প্রমাণ করা কস সতর প্লস সাইন সতর ডিভাইড বাই কস সতর মাইনস সাইন সতর দেখ ইয়াকু মু প্রমাণ করদেছি আউ যে দুইটি অছি তুমি এই দুইটিকে ভাল ভাবে প্রাকটিস করব দেখ কোশ্চিন আমার কম অছি তাহলে এই ট্যান সিক্সটি টু আমি কম লিখিপার ট্যান সিক্সটি টু আকু আমি লিখিপার ট্যান ফোর্টি ফাইভ প্লস সতর পঁয়চাশে যদি আমি সতর মিশাইবা তাহলে নিশ্চয় সে বাষট্টি হব আচ্ছা তুমি ভাবুথিব এ পঁয়চাশ কাইকি লিখলি দক্ষিণ পার্শ্বরে আমি প্রমাণ করা দিয়েছি থিটার মূল্য সতর হয়ে তা মানে তুমি এই ଯେଉଁ ବାଷଠିକୁ ଏମିତି ଭାଙ୍ଗିବ ଯେମିତି ତାହା ସତର ହେଉଥିବ ଦେଖ ଆଉ କୌଣସି ଉପାୟରେ ଆମେ ଭାଙ୍ଗିବା ଯଦି ପଇଁଚାଳିଶରେ ସତର ମିଶାଇବା ତାହେଲେ ଆର୍ଏଚ୍ଏସ୍ର ସତର ମୂଲ୍ୟ ଆସିବ ଦେଖ ଟ୍ୟାନ୍ ସିକ୍ସଟି ଟୁ ଲେଖା ହେଇଛି ଆଉ ଆମକୁ ପ୍ରମାଣ କରିବାକୁ ଦେଇଛି କି ଆମକୁ ସତର ରୂପକୁ ଆଣିବାକୁ ପଡ଼ିବ ତାହେଲେ ଆମେ କ'ଣ କରିବା ପଇଁଚାଳିଶରେ ଯଦି ଆମେ ସତର ମିଶାଇବା ତାହେଲେ ଯାଇ ଆମେ ସତର ଗୋଟେ ମୂଲ୍ୟ ପାଇବା ତାହେଲେ ଏଇପଟ ତାକୁ ଭାଙ୍ଗିବାକୁ ପଡ଼ିବ ତାପରେ କ'ଣ କରିବା ଦେଖ ଇଏ କ'ଣ ହେଇଗଲା टैन ए प्लस बी रूत्र पड़ेगा तामान टैन ए प्लस बी लिखाई आम कौन कर सूत्र पकेवा कौन सूत्र था लिखाई थी tan A plus tan B divided by कौन थी one minus tan A into tan B सूत्र को भल भाव मन रख जो टी मिस्टेक आंसर बाहर ना आम कौन करवा टैन पैंचाश यार मूल्य के ওয়ান দেখ ଏହାକୁ ମୁଁ ପୂର୍ବ ଭିଡ଼ିଓରେ କହିସାରିଛି ଯଦି ଦେଖିନାଅ ନିଶ୍ଚିତ ରୂପେ ପୂର୍ବ ଭିଡ଼ିଓ ଦେଖ ତାପରେ ଟ୍ୟାନ୍ ମୂଲ୍ୟ ୱାନ୍ ଗଲା ପ୍ଲସ୍ ଟ୍ୟାନ୍ ସତର କରିଦେବା ଟ୍ୟାନ୍ ସତର ଡିଭାଇଡ଼େଡ଼ ବାଏ କେତେ ହେଇଗଲା ୱାନ୍ ମାଇନସ୍ ଟ୍ୟାନ୍ ପଇଁଚାଳିଶ ମୂଲ୍ୟ କେତେ ହେଲା ୱାନ୍ ୱାନ୍ରେ ଟ୍ୟାନ୍ ସତର ଗୁଣିଲେ ସେଇ ଟ୍ୟାନ୍ ସତର ହେଇଯିବ ହେଇଗଲା ଟ୍ୟାନ୍ ସତର ଓକେ ତାପରେ ଆମେ କ'ଣ କରିବା দেখ আরএচএসরে আমার কম দিয়েছি প্রমাণ করে দিয়েছি সাইন কসরে আমার বাহারা ট্যানরে তাকে আমি কম করা সাইন কস করা ওকে তাপরে আমি কম করা এ ট্যানকে ভাঙি দেব সাইন কসরে ওয়ান প্লস সাইন সতর বাই কস সতর এইপরি আমি ভাঙতি সাইন সতর বাই কস সতর তাপরে ডিভাইডেড বাই কম অছি ওয়ান মাইনস ইয়ে কম হয়ে সেইপরি সাইন সতর বাই ସତର ଓକେ ତାପରେ କ'ଣ କରିବା ଉପର ଲସ୍ ଆଣିବ ତଳ ଲସ୍ ଆଣିବ କେତେ ହେଇଗଲା ନମ୍ବା ବାଏ ଅଛି ଆଗେ ଉପରର ଲସ୍ ଆଉ କେତେ ହେବ କଷ ସତର ବାଏ ଉପରେ କ'ଣ ହେଇଥିବ କଷ ସତର ପ୍ଲସ୍ ସାଇନ୍ ସତର ତାପରେ ତଳେ ଆମର କ'ଣ ହେବ ଲସ୍ ଆଗକୁ କଷ ସତର ବାଏ କ'ଣ ଆସିବ କଷ ସତର ମାଇନସ୍ ସାଇନ୍ ସତର ওকে ଦେଖ ଦୁଇଟା ଭଗ୍ନାଶକୁ ଦେଖ ଉଭୟ ଭଗ୍ନାଶର ହର ଅଛି ସମାନ ତାହେଲେ ଏଇଠି ଆମେ ହରକୁ କ୍ୟାନସେଲ୍ କରିଦେଇପାରିବା ତାପରେ ଉତ୍ତର ଆମର କ'ଣ ବାହାରିଗଲା ଦେଖ ହେଇଗଲା କସ୍ ସତର ପ୍ଲସ୍ ସାଇନ୍ ସତର ଡିଭାଇଡ଼େଡ଼୍ ବାଏ କସ୍ ସତର ମାଇନସ୍ ସାଇନ୍ ସତର ତାହେଲେ ଏହା ହେଇଗଲା ଆମର ଆର୍ ଏଚ୍ ଏସ୍ ତାହେଲେ କ'ଣ ହେଇଗଲା ଏଇଟା ହେଲା ଆମର R H S R H S ତାହେଲେ ଆମର ହେଇଗଲା ପ୍ରମାଣିତ ପ୍ରୁଭ୍ଡ ভিইডি ওকে e তাহলে দেখ এইপরি ভাবে তুমি সেই যে তিনোটি অঙ্কু করব মু এটা লেখি দেছি এক্সাম্পল তের আউ কোণ এই নম্বরর টু ওয়াই পাঁচ নম্বর টু ওয়াই এই দুইটি তুমি নিজে প্র্যাকটিস করব আউ এই উপায়ে প্র্যাকটিস করব নিশ্চিত রূপে এয়া তোমার এক্সামে আসবার অধিক চান্স রয়েছে তাপরে আউ গোটি ইম্পর্টাট কোশ্চিন হচ্ছে এক্সাম্পল চৌদ উদাহরণ চৌদ ইম্পর্টাট রয়েছে এবং ସେହି ଟାଇପ୍ର ଆଉ ଗୋଟେ ଅଙ୍କ ଅଛି ଯେଉଁଟା ହେଲା ପାଞ୍ଚ ନମ୍ବର ଥାର୍ଡ଼ ଆଇ ଦେଖ ଏ ଦୁଇଟା ମଧ୍ୟ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ରହିଛି ତୁମେ ଏକ୍ଜାମ୍ପଲ୍ ଚଉଦ ବହିରେ ଦେଇଛି ଭଲ ଭାବରେ ଦେଖିଦିଅ ମୁଁ ଏଠାରେ ପାଞ୍ଚ ନମ୍ବର ଥାର୍ଡ଼ ଆଇକୁ କରିଦେଉଛି ଦେଖ ତୁମେ କୋଶ୍ଚିନ୍ ଦେଖିପାରୁଥିବ କୋଶ୍ଚିନ୍ କ'ଣ ଲେଖା ହେଇଛି କୋଶ୍ଚିନ୍ ଲେଖା ହେଇଛି tan seven A into tan four A into tan three A equal to কম লেখা হয়েছি tan seven A minus tan four A minus tan three A এখন আমি প্রমাণ করা পড়ব দেখ ଯଦି ତୁମେ ଏଇ ଅଙ୍କଟାକୁ ଏଲ୍ ଏଚ୍ ଏସ୍ ଲେଖିକି ଆର୍ ଏଚ୍ ବାହାର କରିବାକୁ ଚାହିଁବ ତେବେ ଏହା ବାହାରିବ ନାହିଁ ଏହାକୁ ଆମେ ଗୋଟେ ଅଲଗା ଉପାୟରେ କରିବା ଯେଉଁ ଉପାୟକୁ ତୁମେ ନିଶ୍ଚିତ ରୂପେ ମନେ ରଖିବ ନହେଲେ ଏକ୍ଜାମ୍ରେ ଏ କୋଶ୍ଚିନ୍ ତୁମର ମିସ୍ ହୋଇପାରେ ଦେଖ ପ୍ରଥମେ ଆମେ କ'ଣ କରିବା ଆମେ ଲେଖିବା three A plus four A equal to seven A তিন এ চারি এ মিশিব তাহলে নিশ্চিত রূপে সাত এ হি হব তাপরে কম করা উভয় পটরে ট্যানকু আমি গুণবা କ'ଣ କରିବା tan three A plus four A হয়ে গলা সেকর হয়ে গলা ট্যান সেভেন এ ওকে তাপরে কম করা এই বাঁ কর সাইড দেখ ট্যান এ প্লস বি সূত্র পড়িগলা সূত্র আমি পকাই দেবা কোণ সূত্র লা আমার tan A plus tan B divided by one minus tan A into tan B ଏ ଆମର ଥିଲା ଆଉ ଆର୍ ଏଚ୍ ଏସ୍ର ଆମର କ'ଣ ଅଛି ଟାନ୍ ସେଭେନ୍ ଏ ତାପରେ ଦେଖ ଇ ତଳଟି ଏଠି ହରାଇଛି ସେପଟକୁ ଗଲେ ଇଏ କ'ଣ ହେବ ଗୁଣା ହେଇଯିବ ତାହେଲେ ସେଇଆ ଆମେ କରିବା ସମାନ ଚିହ୍ନ ଦେଇଦେଇକି ଆମେ କ'ଣ କରିବା tan three A plus tan four A ଇଜିଓଟା ଆମର ହେଇଯିବ ଏ ତଳକୁ ନେଇ ଆମେ ଏଇଥିରେ ଗୁଣିବା ଟ୍ୟାନ୍ ସେଭେନ୍ ଏରେ ଯଦି ଆମେ ୱାନ୍ ଗୁଣିବା କ'ଣ ହେବ ଟ୍ୟାନ୍ সেভেন এ তাপরে ই ট্যান থ্রি এর ট্যান ফোর এ আমি ট্যান সেভেন এ গুড়া কম হয়ে আমি সজাই লিখিদেবা এটি আমার মাইনস চিহ্ন অছি minus tan three A into tan four A into tan seven A okay তাপরে এবার আমি কম করা দেখ tan three A tan four A এটি অছি এই দুইটাঙ্ক যদি আমি ডান করু নবা তাহলে কম হয়ে মাইনস হয়ে সেইপরি এই যে মাইনস অঙ্ক লেখা হয়েছে এ তিনোটি গুণা হয়ে অছি এ মাইনস হয়ে অছি যদি আকু বাঁ করুক আমি আনবা তাহলে কম হব ইয়ে প্লস হয়ে সেইটাও লিখবা কম লিখবা ইমপ্লাই চিহ্ন দিয়াযিব imply that tan three A into tan four A into tan seven A সেই যে ডাহাণ সাইডের অঙ্ক সব লা এই তিনোটি ବାଁକୁ ଆସିକି ଇଏ ପ୍ଲସ୍ ହୋଇଗଲା ଏଇ ଦୁଇଟିକୁ ଡାହାଣ ସାଇଡ଼କୁ ନେଇଯିବା କ'ଣ ହେଇଯିବ ମାଇନସ୍ ହେଇଯିବ ସମାନ ସେକର ଅଛି ଆମର ଟ୍ୟାନ୍ ସେଭେନ୍ ଏ ମାଇନସ୍ ହେଇଗଲା tan three A tan three A minus ହେଇଗଲା tan four A tan four A ଦେଖ ଏବେ ଆମେ ପାଇଗଲେ ଏଲ୍ ଏଚ୍ ଏସ୍ ଆଉ ଆର୍ ଏଚ୍ କୋଶ୍ଚିନ୍କୁ ଦେଖ ପ୍ରଥମେ ଏୟା ଲେଖା ହେଇଛି tan seven A tan three A minus tan four A equal ଲେଖା ହେଇଛି ଏଥିକ তাহলে এবে আমি কম করা ইয়াকে আমি ক্রস করে লিখিদেবা যা লেখা হয়েছে সে লেখা হয়েছে কিন্তু এই ডান সাইডটা বাঁ করে লিখিদেবা বাঁ সাইডটা ডান করে লিখিদেবা আউ বাঁ ডান কর ইয়ে হই না কেবল আকু আমি ক্রিস ক্রস করে লিখিবা এইপরি এইপরি অছি আমি তাকে এইপরি করে লিখিবা ওকে ডেঞ্জর সিগনাল তারপরে আমি কম করা ইমপ্লাই দ্যাট এই সবকু বাঁ করে লিখিদিও tan seven A minus tan four A minus tan three A result के या नहीं डाण कर लिखिदि कौन होगा tan three A into tan four A into tan seven A okay তাহলে এ গেল আমার প্রুভড প্রমাণিত তাহলে এহা গোটে ইম্পর্টাট কোশ্চিন এ কোশ্চিন প্র্যাকটিস করা সহিত তুমি এক্সাম্পল চৌদ উদাহরণ চৌদকু মধ্য ভালো ভাবে প্র্যাকটিস করে এ দুইটি মধ্য এক্সাম পাই ইম্পর্টাট রয়েছে ଏହି ପାର୍ଟର ଲାଷ୍ଟ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କୋଶ୍ଚିନ୍ ହେଉଛି ପାଞ୍ଚ ନମ୍ବର ଭି ଆଉ ପାଞ୍ଚ ନମ୍ବର ଭି ଆଇ ଏ ଦୁଇଟାଙ୍କ ପ୍ରାୟ ଏକାପରି ଗୋଟିଏ ମୁଁ କରିବି ଆଉ ଗୋଟେ ତୁମେ ନିଶ୍ଚିତ ସେଇଭଳି ଭାବେ ପ୍ରାକ୍ଟିସ୍ କରିବ ଅବଶ୍ୟ ଟ୍ୟାନ୍ ଥିଟା ବଦଳରେ ତୁମେ କଟ୍ ଥିଟାର ମୂଲ୍ୟ ପକାଇବ କିନ୍ତୁ ପୁରା ଦିଟୋ ସେମ୍ ଟୁ ସେମ୍ ଏଇ ଦୁଇଟା ମଧ୍ୟ ତୁମ ଏକ୍ଜାମ୍ ପାଇଁ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ରହିଛି ଦେଖ ମୁଁ ବର୍ତ୍ତମାନ ତୁମେ କରିଦେଉଛି ପାଞ୍ଚ ନମ୍ବର ଭି ତୁମେ କୋଶ୍ଚିନ୍ ଦେଖିପାରୁଥିବ ପାଞ୍ଚ ନମ୍ବର ଭିରେ କୋଶ୍ଚିନ୍ କ'ଣ ଅଛି ୱାନ୍ ପ୍ଲସ୍ ଟ୍ୟାନ୍ ପନ୍ଦର ইন্টু ওয়ান প্লস ট্যান তিরিশ প্রমাণ করা টু বলে দেখ আমি ফার্স্ট নিয়ে যা এলএচএস তাহলে এলএচএস কোশ্চিন আমার কম অছি আমার কোশ্চিন অছি ওয়ান প্লস ট্যান পনের ওয়ান প্লস ট্যান পনের ইন্টু কম অছি ওয়ান প্লস ট্যান তিরিশ প্লস ট্যান তিরিশ ইয়াকু এলএচএস আমি নিয়েছি LHS left hand side okay ইয়াকু আমি প্রমাণ করা টু ହେଉଛି କି ନାହିଁ ଦେଖ ଏଠି ତୁମେ କ'ଣ କରିବ ଏ ପନ୍ଦରକୁ ନହେଲେ ତିରିଶକୁ ଯେକୌଣସି ଗୋଟିଏକୁ ତୁମେ ଭାଙ୍ଗିବ ଆମେ କ'ଣ କରିବା ମନେକର ଆମେ ଟ୍ୟାନ୍ ପନ୍ଦରକୁ ଭାଙ୍ଗିଦେବା କ'ଣ ହେବ ୱାନ୍ ପ୍ଲସ୍ ଟ୍ୟାନ୍ ପଇଁଚାଳିଶ ମାଇନସ୍ ତିରିଶ ଦେଖ ପଇଁଚାଳିଶରୁ ତିରିଶ ଗଲେ ହେବ ଆମର ପନ୍ଦର ତାହେଲେ ଆମେ କ'ଣ ଭାଙ୍ଗିଲେ tan forty five minus thirty okay ଏଇଟା ଆମେ ଭାଙ୍ଗିଦେଲେ ଆଉ ଶେଷ ଆମର ଯାହା ଅଛି ସେଇ ପଟ ଭାଗ ଥୋଇଦିଅ କ'ଣ ଅଛି ଏଇଟା ওয়ান প্লস ଟ୍ୟାନ୍ ତିରିଶ ଓକେ ତାପରେ ଏବେ କ'ଣ କରିବା ଏଠି ଦେଖ ହେଇଗଲା ଏ ମାଇନସ୍ ବିର ସୂତ୍ର କାହାର ଟ୍ୟାନ୍ ଏ ମାଇନସ୍ ବିର ସୂତ୍ର ହେଇଗଲା ସୂତ୍ର ପକାଇ ଦିଅ କ'ଣ ଅଛି one plus tan A minus B tan A minus tan B divided by one plus tan A into tan B okay তাহলে ই আমার হয়ে গলা তারপর অছি সেটি ওয়ান প্লস ট্যান তিরিশ ওকে সমান ওয়ান প্লস দেখ ট্যান পঁয়চাশ এর মূল্য কেতে ওয়ান ট্যান পঁয়চাশ মূল্য কেতে ওয়ান লিখিত one plus one minus tan তিরিশ সেম থই দিও ট্যান তিরিশ মূল্য তুমি পকাই পার ন পকাই বি পার তুম ইচ্ছা এটি আমার কটি যাবার অছি বাই ওয়ান প্লস ট্যান পঁয়চাশ মূল্য ওয়ান ওয়ানরে ট্যান তিরিশ গুণলে কেতে হব সেই ট্যান তিরিশ লিখি দিও ট্যান তিরিশ ওকে ইয়ে হয়ে গেল এত সেটি হচ্ছে আমার ওয়ান প্লস ট্যান তিরিশ ওকে তাপরে ইয়ার লস আউ নিয়ে যাও লস আউ নেলে কেতে হব হয়ে গেল ওয়ান প্লস ট্যান তিরিশ ওয়ান প্লস ট্যান তিরিশ এটি হয়ে যাব কেতে ওয়ান প্লস ট্যান তিরিশ প্লস ওয়ান মাইনস ট্যান তিরিশ ওকে এটি হয়ে গেলা তারপর সেটি আমার ইন্টু কেতে অছি ওয়ান প্লস ট্যান তিরিশ ওকে এটি দেখ ইয়ে ওয়ান প্লস ট্যান তিরিশ ইয়ে বি ওয়ান প্লস ট্যান তিরিশ কম হয়েছে ক্যানসেল হয়েছে তাহলে আর উপর তল e e কম হয়ে গলা ক্যানসেল তাপরে এবে কম রহলা এটি মধ্য মাইনস ট্যান তিরিশ ইয়ে প্লস ট্যান তিরিশ ইয়ে কম হয়ে ক্যানসেল ইয়ে মধ্য ক্যানসেল হয়ে গলা আর রহলা কম ওয়ান প্লস ওয়ান কেতে হলা টু ଆଉ ଇଏ ସବୁ କଟିଯାଇଛନ୍ତି ତାହେଲେ ଏଇଟା ଆମର ହେଇଗଲା କ'ଣ ଆର୍ ଏଚ୍ ଏସ୍ ଇଏ କ'ଣ ହେଇଗଲା ଆର୍ ଏଚ୍ ଏସ୍ ତାମାନେ ଆମର ହେଇଗଲା ପ୍ରମାଣିତ ପ୍ରୁଭ୍ଡ তুমি এতিক কটলা পরে নিশ্চিত ইয়ে চারি মার্ক কোশ্চিন চারি মার্ক পাইযাও কেতে সহজরে ইয়ে হচ্ছে দেখ তাপরে তুমি কাম হচ্ছে এর নেক্সট অঙ্কু তুমি নিজে করব দেখ এই পার্টরে ଏତିକି ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କୋଶ୍ଚିନ୍ ଏ ପାର୍ଟକୁ ଭଲ ଭାବରେ ପ୍ରାକ୍ଟିସ୍ କରିଦିଅ ଏବଂ ବହୁତ ଜଲ୍ଦି ପାର୍ଟ ଟୁ ଆସୁଛି ମୋଷ୍ଟ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କୋଶ୍ଚିନ୍ ସହିତ ତୁମେ ଏଇ ଯେଉଁ ଦୁଇଟି ପାର୍ଟ ମୁଁ କହୁଛି ଏ ଦୁଇଟି ପାର୍ଟକୁ ଦେଖିଦିଅ ଏକ୍ଜାମ୍ରେ ত্রিকোণমিতির লং কোশ্চিন তুমি কেবে বি ছাড়ব না হ্যাঁ আউ গোটে কথা এই ভিডিওকে তুমি তোমার ফ্রেন্ড মান সহ নিশ্চিত রূপে সেয়ার করেদিও কারণ এ ভিডিওরে তুম ফ্রেন্ড মানকর মধ্য বহুত সাহায্য হয়েছিল আউ যদি তুমি চ্যানেলে নূয়া আছ ନିଶ୍ଚିତ ରୂପେ ଏହାକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନିଅ ବହୁତ ହେଲ୍ପ କରିବ ଏବଂ ଆମର ଟେଲିଗ୍ରାମ ଚ୍ୟାନେଲକୁ ନିଶ୍ଚିତ ରୂପେ ଜଏନ୍ କରିକି ରଖ ଆଉ ସବୁଥର ପରି ଏଥର ମଧ୍ୟ ଅଲ୍ ଦ ବେଷ୍ଟ